ডিজিটাল সিকিউরিটি বা ডিজিটাল সুরক্ষা যদি আপনি না জেনে থাকেন তাহলে জেনে নিন আজই কারণ ডিজিটাল সুরক্ষা যদি আপনি না জানেন আপনি পড়তে পারেন মহাবিপদে তাই ডিজিটাল সুরক্ষা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ডিজিটাল সুরক্ষার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আপনার ইন্টারনেট ব্রাউজার নিয়ে আপনি যে ইন্টারনেট ব্রাউজারটি দিয়ে প্রতিনিয়ত ব্রাউজ করে থাকছেন আপনি কি জানেন আপনার এই ব্রাউজারটি আপনার তথ্য দ্রুত পাঠিয়ে দিচ্ছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে এই জন্যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রচলিত কিছু ব্রাউজারের কথা বলা যাক আপনি ইন্টারনেট ব্রাউজার করার ক্ষেত্রে Firefox UC browser Chrome browser Opera Mini ইত্যাদি ব্যবহার করে থাকেন কিন্তু আপনি কি জানেন এই ব্রাউজারগুলি আপনার জন্য কতটুকু নিরাপদ হয়তোবা জানেন বা জানেন না ইন্টারনেট ব্রাউজার করার ক্ষেত্রে এমন কিছু ব্রাউজারের কথা বলবো যেটি আপনি ব্রাউজ করলে আপনার নিরাপত্তা অনেকাংশেই বেড়ে যাবে ট্রল ব্রাউজার নামে একটি ব্রাউজার আছে আপনি এটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করলে আপনার নিরাপত্তা এবং ব্যক্তিগত সুরক্ষা অনেকাংশে বেড়ে যাবে এবার বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে Facebook WhatsApp Instagram LinkedIn Twitter এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্য প্রতিনিয়ত পাবলিশিং করে থাকছেন আপনি কি জানেন আপনার এই ব্যক্তিগত তথ্য অনেকেই জেনে যাচ্ছে এবং এই ব্যক্তিগত তথ্য পাবলিশ করার ক্ষেত্রে আপনি কতটুকু সুরক্ষার মধ্যে জীবনযাপন করছেন তা হয়তোবা আপনি আদৌ অনুভব করেননি এজন্যে আপনাকে বিভিন্ন ধরনের টুলস জানতে হবে এবং নিরাপত্তার জন্য ফেসবুক সহ বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সিটিং সম্পর্কে অবশ্যই জানতে হবে ধরুন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেক্ষেত্রে আপনি ফেসবুক পাসওয়ার্ড মনে রাখার জন্য খুব ইজিলি খুব নর্মাল একটি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু আপনি ভুল করেছেন আপনি হয়তোবা জানেন না শুধুমাত্র নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় বা অনেকাংশে সম্ভাবনা থাকে এই জন্যে আপনাকে ফেসবুক পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে আপনার লেটার্স নাম্বার এবং সিম্বল ব্যবহার করতে হবে এই তিনটার সমন্বয়ে যদি আপনি ফেসবুক ফেসবুকের পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি অনেকটা সুরক্ষার মধ্যে আছেন এবং আপনি হয়তোবা জানেন না ফেসবুকে বেশ কিছু টুলস আছে যা ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেল ভেরিফাইড করা না থাকে তাহলে আজই করে নিন করে নিন ইমেল ভেরিফাইড এবং এর সাথে সাথে আপনার ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশান যদি চালু করা না থাকে তাহলে টু স্টেপ ভেরিফিকেশান চালু করে নিন কারণ টু স্টেপ ভেরিফিকেশান চালু করা থাকলে আপনার অ্যাকাউন্ট যে কেউ লগ করতে চাইলে সাথে সাথে আপনি টেক্স অথবা ইমেলের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ খুব দ্রুতই আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি কেউ লগ করছে এবার আসা যাক ইমেইলের ক্ষেত্রে আপনি মনে করছেন আমি যাকে ইমেল করছি সে ছাড়া অন্য কেউ হয়তো বা আমার এই তথ্য জানতে পারছে না কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন আপনি ইমেল করার সাথে সাথে আপনার ইমেলের যে তথ্য যে ব্যক্তিকে ইমেল করছেন সে তো জানবে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেনে যাবে আপনার যে ইমেলের ডাটা বা তথ্য আপনি শেয়ার করতে চাচ্ছেন এজন্যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবার আসা যাক টেক্সট মেসেজের ক্ষেত্রে টেক্সট মেসেজও আপনি ইচ্ছে করলেই যে কোনো তথ্য যে কোনো ব্যক্তিগত ইনফরমেশান কাউকে পাঠিয়ে দিলে সেটা যে পাবলিশড হওয়ার বা অন্য কারো হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এটা কখনো ভাববেন না কারণ এটাও মনিটরিং করা হয় আপনি কল করছেন এটা কখনো ভাববেন না যে আমার ফোন কল আমি যাকে করছি সেই ব্যতীত অন্য কেউ জানতে পারছে না ফোন কল প্রতিনিয়ত রেকর্ডিং হচ্ছে এজন্যে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন সবশেষে বলতে চাই ডিজিটাল সুরক্ষা এবং ডিজিটাল সিকিউরিটির ক্ষেত্রে অনেক কিছুই আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে আপনি এখনও ভুলের মধ্যেই আছেন এবং ডিজিটাল যুগে আপনি অনেক কিছুই আপনার অজানা রয়ে গেছে এজন্যে সর্বোপরি পরামর্শ থাকবে আপনি অবশ্যই ডিজিটাল সিকিউরিটি এবং সুরক্ষা সম্পর্কে জেনে নিন এ বলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো একটি নতুন আলোচনা নিয়ে ধন্যবাদ